ସୁବର୍ଣ୍ଣପୁର ଜିଲ୍ଲା ଯୋଜନା ବୋର୍ଡର ସମୀକ୍ଷା ବୈଠକ ସ୍ଥାନୀୟ ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ସମ୍ମିଳନୀ କକ୍ଷରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି ଜିଲ୍ଲାପାଳ ଓବଲି ସୁନୀଲ ନରୱାଡେଙ୍କ ସଭାପତିତ୍ୱରେ আয়োজিত এই বৈঠকরে পঞ্চায়েতিরাজ মন্ত্রী তথা জেলা যোজনা বোর্ড অধ্যক্ষ প্রদীপ অমাতক সহিত মন্ত্রী নিরঞ্জন পূজারী যোগ দেই বার্ষিক যোজনা প্রস্তুত করেছেন চলিত বর্ষ পাই শিক্ষা স্বাস্থ্য গমনাগমন সহিত কৃষি তথা অন্যান্য ক্ষেত্রর বিকাশ পাই যোজনা প্রস্তুত করা যাইছি এই বৈঠকরে রাজ্য সরকারଙ୍କ বিভিন্ন উন্নয়নমূলক কার্যর সমীক্ষা করা সহিত নূতন যোজনা প্রস্তুত হয়েছিল এই অবসরের জেলার সমস্ত বিভাগর অধিকারী মানে যোগ ଦେଇଥିଲେ ତେବେ ଜିଲ୍ଲା ଯୋଜନା ବୋର୍ଡ ବୈଠକରେ ଜିଲ୍ଲାର ସର୍ବାଙ୍ଗୀନ ଉନ୍ନତି ପାଇଁ ଚେଷ୍ଟା କରାଯାଇଛି ବୋଲି ଉଭୟ ମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି bureau report BTV Odia planning committee ବୈଠକ ସୋନପୁର କଲେକ୍ଟରେଟ୍ରେ ହେଇଛି ଏବଂ ସବୁ ସେକ୍ଟର ଉପରେ ଆଲୋଚନା କରାହେଇଛି ଏବଂ ଜିଲ୍ଲା ଉନ୍ନତି ତଥା ପ୍ରଗତି ପଛେ ଆଗେଇ ଚାଲିଛି